মা বোনরা আজকে মা ফিরে এসেছেন মা বোনদের জন্য হালকা কিছু কথা আমি বলতে চাচ্ছি বলেছি কিছু কথা যে বলে নাই তা না বলেছি কিছু কথা মাদেরকে একটু এক্সট্রা করে অ্যাড করে বলতে চাই একশো জনে নিরানব্বই জন নারী হলো জাহান নারী একশো জনে এটা কিন্তু আমার কথা নয় এটা হাদিস এসেছে একশো জনে নিরানব্বই জন জাহান নামী কেন জানেন এর মূল কারণ হলো অন্যতম কারণ হলো মেয়েদের ভিতরে আছে পর্দাহীনতা কি বলেন তো পর্দাহীনতা এবং স্বামীর অকৃতজ্ঞতা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই বিষয়টা আমার মা একটু খেয়াল করবেন একশো জনে নিরানব্বই জনে জাহান নামে সিটকে পড়বে আমার মা আপনাকে কত কঠিন ভাবে আপনাকে চলতে হবে এই চিন্তা মাথায় নিয়ে আপনি চলুন পর্দা অবলম্বন করুন পর্দার বিধান কার বিধান আসতে বলবেন না কার বিধান আরে জানাজা বেশি বিষয় হলেই কিন্তু জান্নাত পাওয়ার কোনো মাধ্যম এটা নয় অনেকে মনে করে যে আমার আব্বার জানাজায় লাখ লাখ লোক হয়েছিল আমার বাবা জান্নাতে গেছে না ফাতিমার জানাজায় লোক ছিল লোক ছিল কোন লোকই ছিল মাত্র কয়েকজনকে সাথে নিয়ে প্রতিবেশীকে সাথে নিয়ে রাতের বেলা অন্ধকারে কাফন দাফন শেষ করে ফিরেছেন আলী রাজি আল্লাহ কেন জানেন ফাতিমা ওসিয়ত ছিল দিনের দেবেন আমার জাহাজা দিলে পরে লক্ষ লক্ষ মুসলমান হাজির হবে আমার চেহারা না দেখলেও কতটুকু লম্বা যে অনুমান করবে আমার পর্দার খেলাফ হবে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেতেছেন তার কাছে সে বলছেন আবুজর আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওরে আবুজর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও আমার মেয়ের কাফন টাফনের বন্দোবস্ত করো দরজায় গিয়ে নক করো আবুজার রেফারি রাতের আধারে দরজায় এসে রাখতেছে আলী দরজা খোলো দরজা খোলার সঙ্গে সঙ্গে আলী বলছে আবুজর তুমি কেন আসছো এবার তিনি বলছেন শোনো আমাকে কেউ না বললে ওরা আমাকে স্বপ্নে জানিয়েছেন আপনার ফাতিমার নাই আর আলিও কান্দেন আবুসারও কান্দেন আবুসার ইফারি কবর খনন করার জন্য কোদাল নিয়ে গেলেন কবর খনন করলেন কবর খনন শেষ আনতে আবুসার ইফারি পাগলার মতো হয়ে গেলেন কবরকে লক্ষ্য করে বলছেন কবর রে আজকে তোর মধ্যে যাকে রেখে যাচ্ছি তুই মনে হয় তাকে চিনবি কিনা জানি না ইনি হচ্ছেন সেই মহিলা যার দেহের সঙ্গে আমার নবীর দেহের মিল আছে যিনি হচ্ছেন আমার নবীর দেহের কোন যায় টুকরা ধরে আলী ফাতিমা খবর সাবধানে তুই তার সঙ্গে আচরণ করবি ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে বলতেছে আবুজর তুই কার নসিহত দেশ আমি খবর আমি কাউকে চিনি না আমি খবর আমি কাউকে গুনতে যাই না আমি দেখি আমল আমল যদি ভালো হয় ভালো কথা আর আমল যদি খারাপ হয় আমি মাটি তার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না আমার মা সেই জন্য আপনার আমল নামা আপনাকে মজবুত করে নিয়ে যেতে হবে বিশেষ করে আপনার এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ট নামাজ আপনি পড়বেন আসান হবে ঘরের কোনায় দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন নাম্বার দুই হলো নাম্বার দুই হলো আপনাকে রমজান মাসে রোজার দিকে তাকাতে হবে রোজাটা আপনাকে পালন করতে হবে এরপরে নাম্বার তিন হলো স্বামীকে একটু দাম দিবেন মার্কেটে যাবেন না বাজারে ঘাটে বেশি নড়াচড়া করবেন না গেলেও স্বামীকে সাথে নিয়ে ছেলেকে সাথে নিয়ে যাবেন পর্দার নিয়ম রক্ষা করে চলবেন আল্লাহ কবুল করুক এই কয়েকটি কাজ আপনি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে বিশাল বিশাল বিশাল একটা পাওয়া বিশাল একটা পুরস্কার জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন